সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছি সুস্থ আছি সবাই হচ্ছে আমরা একটু জানিয়ে দেই যে আমরা ঠিকঠাকভাবে জয়েন করতে পারছি কিনা আপনারা যারা যারাই হচ্ছে জয়েন করে থাকেন আপনারা দয়া করে একটু জানিয়ে দিবেন ভাইয়াকে যে সব কিছু ঠিকঠাকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা আপনারা সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং হচ্ছে আপনারা সব কিছু ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা এই জিনিসটা আমাকে আগে একটু এনশিওর করবেন সবাই ওকে আলিফ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি দেখতে পাচ্ছি নদী যুক্ত আছে আমাদের সাথে আচ্ছা সবাই একটু দ্রুত আমাকে জানিয়ে দিবেন যেটা সেটা হচ্ছে আমাদের সাউন্ড স্ক্রিন ঠিকঠাক আছে কিনা হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন একটু জানিয়ে দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে okay all clear all clear আচ্ছা ঠিক আছে একটু দ্রুত জানিয়ে দিবেন হচ্ছে আমরা আস্তে আস্তে শুরু করতে পারি কিনা অর্থাৎ আপনারা সবকিছু ঠিকঠাক ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা এই জিনিসটা আগে হচ্ছে আমাকে ক্যান্সেল করবেন এবং বলবেন যে আমরা শুরু করতে পারি কিনা হ্যাঁ একটু আমাকে দ্রুত জানিয়ে দেবেন ওকে অল ক্লিয়ার ঠিক আছে তাহলে আস্তে আস্তে আমরা শুরু করব আচ্ছা ঠিক আছে চ্যাপ্টার শেষ আজকেই হচ্ছে চ্যাপ্টার শেষ চিন্তার কোনো কারণ নাই আজকে হচ্ছে আমরা তড়িৎ রসায়ন শেষ করে ফেলবো আর কি আপনাদের সিলেবাসের মধ্যে যা যা আছে সব কিছু আজকেই হচ্ছে শেষ হয়ে যাবে সো কোনো চিন্তা নাই আর কি হ্যাঁ সো আস্তে আস্তে আমরা শুরু করে দিই খেয়াল করেন আস্তে আস্তে আমরা শুরু করে দিই প্রথমেই হচ্ছে যে জিনিসটা একটু খেয়াল করেন আমরা প্রথমে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে প্রমাণ কোষ বিভব এবং হচ্ছে অপ্রমাণ কোষ বিভবের মধ্যে পার্থক্য কি জিনিস প্রথম কথা হচ্ছে প্রমাণ কোষ বিভব কি সেটা আমাকে একটু বলেন তো দেখি কেউ প্রমাণ কোষ বিভব জিনিসটা কি প্রমাণ কোষ বিভব জিনিসটা কি একটু আমাকে জানিয়ে দিবেন যে প্রমাণ কোষ বিভব জিনিসটা কি কেউ একজন জানেন কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিবেন হচ্ছে প্রমাণ কোষ বিভব জিনিসটা কি হ্যাঁ যারা যারাই যুক্ত হচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম হুম প্রথমেই আপনারা যেটা জানিয়ে দিবেন সেটা হচ্ছে ভাইয়া আর কোন চ্যাপ্টার এরপর হচ্ছে আপনাদের সম্ভবত জৈব রসায়ন শুরু হবে জৈব রসায়নের পরে হচ্ছে আপনাদের পরিমাণগত রসায়ন শুরু হবে তো দুইটাই হচ্ছে আসানা নাম ভাই নেবেন সুতরাং চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আচ্ছা আপনারা একটু জানাবেন যে প্রমাণ কোষ জিনিসটা কি এটা জানেন কিনা প্রমাণ কোষ জিনিসটা কি প্রমাণ কোষ বলতে কি বোঝেন এইটা জানেন কিনা একটু আমাকে দ্রুত এনশিওর করবেন কমেন্ট সেকশনে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম প্রমাণ কোর্স জিনিসটা কি একটু আমাকে এনশিওর করবেন যে কয়েকজন ভাইয়া সাউন্ডটা একটু কম সাউন্ড আচ্ছা আমি একটু চেক করছি সাউন্ডটা কম কিনা আমাকে একটু টাইম দেন আমি একটু দেখি সাউন্ডটা কিরকম আসতেছে সাউন্ডটা কিরকম আসতেছে আমরা একটু দেখি নেই সাউন্ডটা আমি একটু চেক করছি না আমাদের সাউন্ড ঠিকঠাক আছে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না সাউন্ডে কারণ আমি সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছি আমার এখান থেকে আর কি okay Firoz Hasan very good Firoz Hasan লিখছে যে এক মোল পার লিটার দ্রবণের বিভব কি বলা হয় প্রমাণ কোষ বিভব ভেরি গুড খেয়াল করেন প্রমাণ কোষের বিভব আমি এখানে লিখছি প্রমাণ কোষের বিভব সো প্রথমে আমার জানতে হবে প্রমাণ কোষ জিনিসটা কি মনে রাখবেন মনে রাখবেন প্রমাণ কোষ মানেই হচ্ছে একটা কথা আপনারা কান খুলে শুনে রাখেন যে প্রমাণ কোষ যখনই আপনার বলবে যখনই আপনার বলবে যে প্রমাণ কোষ আপনি মনে মনে একটা কথা চিন্তা করে নেবেন কথাটা হচ্ছে এক মোল পার লিটার দ্রবণ এক মোল পার লিটার দ্রবণ দ্বারা গঠিত কোষ এক মোল পার লিটার দ্রবণ দ্বারা গঠিত কোষকে বলা হয় হচ্ছে প্রমাণ কোষ বিভব প্রমাণ কোষ এর সংজ্ঞাটাই হচ্ছে এইটা আর কি যে এক মোল পার লিটার থাকতে হবে সাথে আরেকটা কথা শুনে রাখেন যে আংশিক চাপ আংশিক চাপ সমান ওয়ান অ্যাটিএম এইটুকু আপনাদের মাথায় রাখতে হবে তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কথাটা প্রমাণ কোষ মানে হচ্ছে এক মোল পার লিটার প্রমাণ কোষ মানে হচ্ছে এক মোল পার লিটার সাথে চাপ ওয়ান এটিএম সাথে চাপ ওয়ান এটিএম ঠিক আছে যদি কোনো আমি গ্যাসীয় তরিদ্দার ব্যবহার করি গ্যাসীয় তরিদ্দারের ক্ষেত্রে অবশ্যই এবং অবশ্যই আপনার কিন্তু একটা প্রেশার এসে যায় কিসের প্রেশার গ্যাসের একটা প্রেশার আছে না সেই প্রেশারটা সাথে সংযুক্ত হয়ে যায় বাট ওইটা হচ্ছে একটা লিমিটেড কেসের মধ্যে থাকে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রমাণ কোষ মানেই রমান কোষ মানে হচ্ছে গোলা কি থাকবে গোলা থাকবে এক মোল পার লিটারের দ্রবণ এই যে একটু খেয়াল করেন আমি এখানে একটা প্রমাণ কোষ আঁকছি কিভাবে প্রমাণ কোষ আঁকছি ভাইয়া খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে যে দ্রবণ দ্রবণগুলো আছে যে দ্রবণ দুইটা আছে সেই দ্রবণ দুইটাতে এক মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট কি আছে দ্রব আছে সো এই আর কি ব্যাপার হ্যাঁ টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস একটা কন্ডিশন ঠিক আছে ঠিক আছে সো আপনাকে যখনই বলবে যে প্রমাণ কোষ বিভব মানে কি আপনি মনে করবেন যে আমাকে এমন একটা কোষের বিভব বের করতে বলছে যেই কোষের ক্ষেত্রে দুইটা বা তিনটা যেটাই থাকুক একটা দুইটা তিনটা যেই দ্রবণই থাকুক না কেন সেই দ্রবণগুলোর ঘনমাত্রা হচ্ছে এক মোল পার লিটার এক মোল পার লিটার রাখতে হবে আমার ঘনমাত্রা সো এই এক মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট যে কোষটা আছে তার বিভবকেই বলবেন আপনি প্রমাণ বিভব এখন একটু খেয়াল করেন প্রমাণ কোষ বিভব আমরা নির্ণয় করে থাকি কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে নির্ণয় করে থাকি প্রমাণ কোষ বিভব দেখেন প্রমাণ কোষ বিভব E e naught is equal to অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব অর্থাৎ আপনি আগে এই দুইটার মধ্যে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা সেটা চিহ্নিত করবেন অ্যানোড ক্যাথোড চিহ্নিত করা হয়ে গেলে আপনি অ্যানোডের জারণ বিভবটা বসাবেন প্লাস ক্যাথোডের বিজারণ বিভবটা বসাবেন যেটা আসবে সেটাই হচ্ছে প্রমাণ কোষ বিভব এখন এর পরবর্তীতে আমরা একটু খেয়াল করি যে অপ্রমাণ কোষের বিভবটা কি জিনিস দেখেন যেই কোষটা প্রমাণ কোষ না সেটাই তো অপ্রমাণ কোষ তাই না আমরা প্রমাণ কোষের সংজ্ঞায় কি বলছিলাম আমরা প্রমাণ কোষের সংজ্ঞায় বলেছিলাম যে এক মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট যে দ্রবণ দ্বারা গঠিত কোষ তাকেই বলবো আমরা প্রমাণ কোষ সো আপনার যখন দ্রবণের ঘনমাত্রা গুলা কি হবে না দ্রবণের ঘনমাত্রাগুলো যখন এক হবে না অর্থাৎ এইটাও এক এইটাও এক এরকম যখন হবে না তখন আপনি সেই কোষকে বলবেন অপ্রমাণ কোষ একদম সহজ কনসেপ্ট প্রমাণ কোষ না হলেই অপ্রমাণ কোষ এবার যা মন চাই তা হোক এই ঘনমাত্রা X mole per litre Y mole per litre যা মন চাই তা হোক কোনো সমস্যা নেই তাইলে আমার মূল কথা হচ্ছে প্রমাণ কোষ বিভাগটা যদি আমি জানি যে প্রমাণ কোষ জিনিসটা কি এইটা যদি আমি জানি তাইলেই হয়ে যাবে প্রমাণ কোষ জিনিসটা মানেই হচ্ছে এক মোল পার লিটার আর অপ্রমাণ কোষ মানেই হচ্ছে এখানে এক্স মোট পার লিটার এখানে ওয়াই মোট পার লিটার এক্স ওয়াই এর মান কত আমি জানি না যে কোনো কিছু হইতে পারে বাট এই যে এক এক হওয়া যাবে না ঠিক আছে সো এই আর কি ব্যাপারটা এখন এই অপ্রমাণ কোষের বিভব আমরা কিভাবে নির্ণয় করে থাকি একটু খেয়াল করেন আমরা তো প্রমাণ কোষ বিভব খুব সহজেই নির্ণয় করে ফেলেছি যে E naught is equal to অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব এটা ছিল কি প্রমাণ কোষ বিভব এটা আমরা নির্ণয় করেছি এইভাবে আর কি কিন্তু অপ্রমাণ কোষের বিভব আমরা নির্ণয় করে থাকি কিভাবে খেয়াল করেন অপ্রমাণ কোষের বিভবকে আপনি ই দ্বারা চিহ্নিত করবেন বা ই দিয়ে ডিনোট করবেন অপ্রমাণ কোষের বিভবটাকে ই দিয়ে ডিনোট করে তারপরে লিখবেন যে E three minus 2.303 RT divided by NF log Q এখন এই পুরো জিনিসটা আসলে কিভাবে আসছে কি আসলে বিষয় এগুলো আমরা একটু দেখি দেখি খেয়াল করেন যে অপ্রমাণ কোষের বিভবটা আমরা আসলে কিভাবে বের করে থাকি দেখেন এই যে সমীকরণটা আমি লিখছি এই সমীকরণটার নাম হচ্ছে নার্স্টের সমীকরণ বা নার্স্ট ইকুয়েশন এই যে সমীকরণটা আমি এখানে লিখছি সেটা হচ্ছে একটা নার্স্টের সমীকরণ নামে পরিচিত আর কি হ্যাঁ সো এই নার্স্টের সমীকরণ কি কি বোঝায় খেয়াল করে নার্স্টের সমীকরণ দিয়ে আমি নির্ণয় করে থাকি অপ্রমাণ কোষের বিভব আমি সাধারণত কি নির্ণয় করে থাকি অপ্রমাণ কোষের বিভব সাধারণত আমি নির্ণয় করে থাকি অপ্রমাণ কোষের বিভবটা সাধারণত আমি নির্ণয় করে থাকি এখন দেখেন এই ই নট বলতে কি বোঝাচ্ছে ই ছিল প্রমাণ কোষে বিভব ই নট ছিল হচ্ছে প্রমাণ কোষ বিভব প্রমাণ কোষ বিভব এখানে আর দিয়ে কি বোঝাচ্ছে আর আপনারা অলরেডি জানেন আর মানে হচ্ছে 8.314 joule per mole per kelvin এটা আপনারা হচ্ছে পরিবেশ শোষণে পড়ে এসেছেন সো আর এর মান আপনি জানবেন আর টি টি হচ্ছে টেম্পারেচার আপনারা জানেন টেম্পারেচার এটা অবশ্যই কেলভিনে বসাতে হবে কেলভিনে n n জিনিসটা হচ্ছে n জিনিসটা হচ্ছে আপনার রিঅ্যাকশনে রিঅ্যাকশনে রিঅ্যাকশনে কতটি কতটি ইলেকট্রনের আদান প্রদান হলো কতটি ইলেকট্রনের আদান প্রদান হয়েছে এটা হচ্ছে আপনার এন আর এফ হচ্ছে ফ্যারাড কি এফ মানে হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো এটা আপনারা সবাই জানেন এফ মানে হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো সো এই হচ্ছে ব্যাপার সেবার আর কি এখন লাস্টে বাকি আছে কি লাস্টে একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে কিউ ভাইয়া কিউ জিনিসটা কি আপনারা অলরেডি রাসায়নিক পরিবর্তন পড়ছেন রাসায়নিক পরিবর্তন নামক যে চ্যাপ্টারটা আছে আপনাদের ফার্স্ট পেপারে সেটা অলরেডি পড়ছেন কিউ মানে হচ্ছে রিয়াকশন কোশেন্ট আপনারা অলরেডি জানেন যে কিউ যে জিনিসটা আছে আমি যে জিনিসটা লিখছি কিউ ওই পৃষ্ঠায় এটার মানে হচ্ছে রিয়াকশন কোশেন্ট রিয়াকশন কোশেন্ট এটা কিভাবে নির্ণয় করে আপনারা কিন্তু চতুর্থ অধ্যায়ে অলরেডি পড়ছেন সো রিয়াকশন কোশেন্ট কিভাবে নির্ণয় করে আমরা যে পরে দেখব একটু পরেই দেখছি একটু পরেই দেখছি আগে হচ্ছে আপনারা আমাকে জানাবেন আগে হচ্ছে আপনারা আমাকে জানাবেন এই যে প্রমাণ কোষ এবং অপ্রমাণ কোষ এই যে প্রমাণ কোষ জিনিসটা এবং অপ্রমাণ কোষ যে জিনিসটা এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছেন কিনা আগে হচ্ছে আমাকে এইটা একটু জানাবেন এরপর হচ্ছে আমরা এই নার্সারি কোয়েশনে আরেকটু গভীরে ঢুকবো বাট আগে এটা জানাবেন যে প্রমাণ কোষ এবং অপ্রমাণ কোষ জিনিসটা কি সেটা বুঝছেন কিনা হুম সেটা আগে একটু জানাবেন প্রমাণ কোষ অপ্রমাণ কোষ জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা সেটা আর কি একটু জানাবেন ওকে প্রমাণ কোষ অপ্রমাণ কোষ ক্লিয়ার কারণ প্রমাণ কোষ মানেই হচ্ছে দ্রবণগুলোর ঘনমাত্রা এক মোল পার লিটার থাকবে অপ্রমাণ মানে হচ্ছে এক্স ওয়াই থাকবে এক্স ওয়াই কি আমি জানি না বাট এক হবে না এই আর কি ব্যাপারটা এক মোল এক মোল পার লিটার হবে তো প্রমাণ কোষের বিভব আমরা এইভাবে নির্ণয় করে থাকি যেটা আমরা অলরেডি পড়ে এসেছি গত ক্লাসগুলোতে আর অপরমান কোষের বিভব আমি কিভাবে নির্ণয় করব সেটা সম্পর্কে আজকে আমরা পড়াশোনা করব সেটা সম্পর্কে আজকে হচ্ছে আমাদের পড়াশোনাটা কি নিয়ে সো অপরমান কোষের বিভব আমি নির্ণয় করে থাকি নার্সের সমীকরণের মাধ্যমে নার্সের সমীকরণের মাধ্যমে নার্সের সমীকরণের ফরম্যাটটা হচ্ছে এরকম e is equal to e not plus 3.30 rt divided by nf log q এখন এই যে পুরো সমীকরণটা কিভাবে আসছে এটা হচ্ছে আপনাদের সিলেবাসে নাই এইটা হচ্ছে আপনারা যখন অনার্স উঠবেন যখন হচ্ছে কেমিস্ট্রি নিয়ে যদি অনার্স করেন তাহলে পাবেন বাট আপনাদের সিলেবাসে নার্সের ইকুয়েশনের প্রতিপাদনটা নাই সো আমরা ওইটাতে গেলাম না আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা এই কিউটা নিয়ে একটু একটু কথাবার্তা বলি যদিও হচ্ছে আপনারা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে কিউটা পড়ছেন বাট তারপরে হচ্ছে আমরা কিউ সম্পর্কে একটু আলোচনা করে নিই রাসায়নিক পরিবর্তনে কিউ সম্পর্কে পড়ার কথা রিয়াকশন কোয়েশন বা হচ্ছে কিউ যেটা আছে সেটা সম্পর্কে পড়ার কথা বাট তারপরে হচ্ছে আমরা একটু আলোচনা করে নিই যে কিউ জিনিসটা আসলে কি এবং কিভাবে বের করে আনি মূলত আমরা কিউ কিভাবে বের করে সেটা নিয়ে আর কি আলোচনাটা করব আলোচনাটার মূল প্রতিপাদ্য থাকবে কিউ কিভাবে বের করে কারণ কিউ জিনিসটা কি বা রিয়াকশন কোশ্চেন জিনিসটা কি সেটা অলরেডি আপনারা কিন্তু পড়ে এসছেন আপনাদের গত যে চ্যাপ্টারটা আছে সেখানে সো ওইটার ভিতরে আর আমি গেলাম না আমি শুধুমাত্র আমি এইটা নির্ণয় করবো যে কিউ আমরা কিভাবে বের করতে পারি খেয়াল করেন রিয়াকশন কোশ্চেন বা কিউ আপনি কিভাবে নির্ণয় করতে পারেন ধরুন আপনাকে যে কোনো একটা রিয়াকশন দেওয়া আছে ধরেন যে এরকম একটা রিয়াকশন দেওয়া আছে যে two F E two plus plus হচ্ছে কপার টু প্লাস রিয়েকশন করে হয়েছে কপার প্লাসের হচ্ছে Fe3+ হ্যাঁ, Fe3+ হ্যাঁ, এই হচ্ছে ধরেন আপনার রিয়েকশনটা এখন এই রিয়েকশনের কিউ আপনি কিভাবে বের করতে পারেন এই রিয়েকশনটার জন্য রিয়েকশন কোশেন্ট রিয়েকশন কোশেন্ট বা কিউ আপনি কিভাবে বের করতে পারেন এটা কিন্তু অলরেডি জানার কথা খেয়াল করেন খেয়াল করেন কিউ আমি বের করতে হবে যদি আমি বের করতে চাই কিউ আমার লাগবে হচ্ছে উৎপাদ যেগুলো আছে খেয়াল করেন উৎপাদ যেগুলো আছে এই যে আমার উৎপাদ এই উৎপাদ গুলা থেকে যেগুলা হচ্ছে সলিড ওইগুলো আগেই বাদ দিয়ে দিব যখনই আমি রিয়েকশন কোশেন বা কিউ বের করব তখনই আমি যত ধরনের সলিড জিনিস আছে আমার রিয়েকশনে সেগুলো আগেই বাদ দিয়ে দেবো খেয়াল করেন Fe2+ টু প্লাস এটা একটা আয়ন সো এটা একস আকারে থাকবে কপার টু প্লাস এটা একটা আয়ন সো একস দশায় থাকবে বাট এই যে কপারটা আছে না কপারটা তো একটা সলিড জিনিস আপনারা জানেন সো কপার আমরা হচ্ছে বাদ দিই আর এই দিকে Fe3+ এটা কায়ন এটা হচ্ছে অ্যাকোয়াস দশায় থাকে সো খেয়াল করেন রিঅ্যাকশন কোয়েশ্চেন্ট নির্ণয় করার জন্য আপনি প্রথমেই যেটা বাদ দিয়ে দিবেন সেগুলো হচ্ছে এই সলিড আকারে যেগুলো আছে সলিড লিকুইড প্রথমে বাদ দিয়ে দিবেন সলিড এবং লিকুইড যেগুলো আছে সলিড আর লিকুইড আমরা হচ্ছে প্রথমেই বাদ দিয়ে দিই সলিড লিকুইড প্রথমেই বাদ দিয়ে দিব রিঅ্যাকশন কোয়েশ্চেন্ট নির্ণয় করার জন্য আচ্ছা এরপর কি করব এরপর যেটা করব উৎপাদের সাইডে আয়ন কি কি আছে উৎপাদের সাইডে আয়ন কি কি আছে তার ঘনমাত্রাটা আমি নির্ণয় করব উৎপাদের সাইডের আয়ন দেখেন কি কি আছে Fe3+ আয়ন আছে না Fe3+ আয়নের ঘনমাত্রা Fe3+ আয়নের ঘনমাত্রা সাথে হচ্ছে এর সহগ সাথে এর সহগটা কত আছে 2 আছে না সো এই সহগটাকে স্কয়ার করে দিবেন এটাই হচ্ছে আপনার এইদিকে উৎপাদের কাজ শেষ হয়ে গেল এখন দেখেন এই ভাগের নিচে আপনি কি করবেন ভাগের নিচে যেটা করবেন সেটা হচ্ছে বিক্রিয়কের সাইড থেকে আপনি যেই আয়নগুলো আছে সেগুলোর ঘনমাত্রা নেবেন দেখেন বিক্রিয়কের সাইডে আয়ন কি কি আছে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে Fe2+ আছে এখানে Fe2+ আছে সেই Fe2+ এর সহগটা কত Fe2+ এর সহগটা হচ্ছে 2 সো উপরে পাওয়ার হিসেবে 2 দিবেন ইনটু হচ্ছে এখানে কি আছে এখানে আছে হচ্ছে ও এটা ছিল আয়রন এখানে হচ্ছে কপার আছে সো খেয়াল করেন কপার 2+ আপনি লিখলেন যে কপার 2+ এর ঘনমাত্রা উপরে থাকবে হচ্ছে এর সহগ এর সহগ কত ওয়ান আছে না তো ওয়ান দিলে যেই কথা না দিলে একই কথা কি সো এই হচ্ছে আপনার কিউ বা রিয়াকশন কোশেন্ট আমরা কিভাবে নির্ণয় করে থাকি বাট আচ্ছা ঠিক আছে দেখেন এই হচ্ছে আমাদের কিউ নির্ণয় করার উপায় আর কি সো এই একটা উদাহরণ এরপরে হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখব আগে আমাকে জানাবেন যে এই এক নম্বরটা কি ক্লিয়ার কিনা আপনাদের কাছে এই যে এক নম্বর এক নম্বর রিঅ্যাকশনের জন্য আমরা যেভাবে কিউ বা রিঅ্যাকশন কোশেন্ট নির্ণয় করলাম সেটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা আমাকে একটু বলবেন যে প্রসেসটা বুঝছেন কিনা প্রসেসটা বুঝছেন কিনা আপনারা কেপিকেসি পড়তেছেন না কেপিকেসি এই জিনিসগুলো পড়তেছেন না আমাকে একটু জানাতো যেহেতু রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা আপনারা অলরেডি পড়তেছেন সো আমাকে একটু জানাবেন যে হচ্ছে কেপিকেসি এই জিনিসগুলো কি আপনারা পড়তেছেন অলরেডি বা পড়ছেন কিনা কেপিকেসি অলরেডি পড়ছেন কিনা আমাকে একটু জানাবেন কেপিকেসি পড়ছেন কিনা আচ্ছা কেপিকেসি তো পড়ছেন এই কেপিকেসি আর কিউ হচ্ছে প্রায় একই জিনিস বাট এদের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে যেটা হচ্ছে আপনার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার হয়তো অলরেডি পড়েছেন না পড়লে হচ্ছে পড়ে নেবেন আর কি সো এই আর কি বাবা এখন আমরা আরেকটা রিয়েকশনের জন্য রিয়েকশন কোশেন বা কিউ নির্ণয় করবো আরেকটা রিয়েকশনের জন্য ধরেন যে আপনার কাছে এরকম একটা রিয়েকশন দেওয়া আছে যে PB plus H plus H plus আপনার করতে হবে যেটা সেটা হচ্ছে PB two plus plus H two PB two plus plus H two একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এইখানে আপনি যদি কিউ নির্ণয় করতে চান আমাদের এই প্রদত্ত বিক্রিয়াটার জন্য যদি কিউ বা রিয়েকশন কোয়েশন্ট আপনি নির্ণয় করতে চান কিভাবে নির্ণয় করবেন তো প্রথম কাজই হচ্ছে আপনার প্রথম কাজই হচ্ছে আপনি কি করবেন এখানে যত সলিড জিনিস আছে সেগুলোকে বাদ দিবেন তো সলিড জিনিস কি কি আছে খেয়াল করে দেখেন এই যে পিবি বা লেড এটা আছে সলিড আকারে সো এটা বাদ এটা তো অ্যাকোয়াস দশায় আছে যেহেতু আয়ন এইটাও অ্যাকোয়াস দশায় আছে যেহেতু আয়ন আর এটা হচ্ছে গ্যাস এটা হচ্ছে গ্যাস সো আমি বাদ দিব কোনটা আমি কিন্তু বারবার বলছি যে সলিড লিকুইড বাদ সো এই যে সলিডটা আছে এটা বাদ এটা আমাদের আলোচনা থেকে বাদ পড়ে যাবে এখন আরেকটা কথা রিয়েকশন কোষের নির্ণয় করার জন্য আপনার অবশ্যই আগে বিক্রিয়াকে সমতা করতে হবে অবশ্যই আগে কি করতে হবে বিক্রিয়াটাকে সমতাকরণ করে নিতে হবে সো একটু খেয়াল করুন বিক্রিয়াকে যদি আমি সমতাকরণ করতে চাই আমার কি কি জিনিস আসছে খেয়াল করেন পিবি এখানে যদি আমি একটা টু দিই তাহলে কি হয় two H plus PB two plus plus H two আমাদের সমতাকরণটা কিন্তু হয়ে গেল সো আপনি যখনই কি বা রিয়েকশন কোষেক নির্ণয় করবেন আপনি সবার আগে হচ্ছে সমতাকরণটা সেরে নেবেন আচ্ছা সমতাকরণ আমরা সেরে নিলাম এরপর সলিড যেগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম ভালো কথা এরপর আমি চলে যাব রিয়েকশন কোষের নির্ণয়ে এখন আমাদের প্রথমে নজর দিতে হবে কোথায় আমাদের প্রথমে নজর দিতে হবে হচ্ছে আমাদের উৎপাদ যেগুলো আছে সো খেয়াল করেন উৎপাদের কি কি আয়ন আছে আমাদের আছে হচ্ছে পিবি টু প্লাস কি আছে পিবি টু প্লাস সো আপনি লিখবেন যে পিবি টু প্লাসের ঘনমাত্রা পিবি টু প্লাসের ঘনমাত্রা এর সাথে কি আছে এর সাথে আছে ওয়ান সো আপনি ওয়ান দিলে যেই কথা না দিলে একই কথা কিন্তু হচ্ছে আপনি কি দিবেন খেয়াল করেন এইচ টু আছে এইচ টু এখন এইচ টু যেটা আছে বা হাইড্রোজেন গ্যাস যেটা আছে সেটা তো আর দ্রবণে নাই সেটা তো দ্রবণে নেই সো এটার ঘনমাত্রাটা আপনি নির্ণয় করবেন না এটার আপনি কি নির্ণয় করবেন প্রেশারটা দেখবেন প্রেশারটা কত আছে P of H two P of H two মানে হচ্ছে ওই যে কেপি যেভাবে নির্ণয় করছেন আপনারা কেপি যেভাবে নির্ণয় করছেন আপনাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে ওইভাবে পিওএইচ পিওএইচ হচ্ছে এখানে আপনি প্রেশারটা ইউজ করবেন হাইড্রোজেন প্রেশারটাকে আপনি ইউজ করবেন যে কতটুকু প্রেশার ও দিচ্ছে আর কি হ্যাঁ কতটুকু প্রেশার ও দিচ্ছে অ্যাকোয়াস আর লিকুইড এক জিনিস না অ্যাকোয়াস আর লিকুইড এক জিনিস না কারণ অ্যাকোয়াস মানে হচ্ছে আপনি কোনো একটা আয়নকে ধরেন যে জলীয় অবস্থার মধ্যে রাখছেন এইটা হচ্ছে আপনার অ্যাকোয়াস আর লিকুইড হচ্ছে পিউর একটা লিকুইড পিউর একটা লিকুইড এর মধ্যে কোনো কিছু নেই ধরেন যে H two O H two হচ্ছে একটা লিকুইড জিনিস এটা হচ্ছে কি একটা লিকুইড অর্থাৎ তরল আর অ্যাকোয়াস যদি আমি বলি ধরেন যে NaCl অ্যাকোয়াস আমি বললাম NaCl কি অ্যাকোয়াস এই সোডিয়াম ক্লোরেট অ্যাকোয়াস দশায় আছে মানে হচ্ছে খেয়াল করেন এই সোডিয়াম ক্লোরেটটা কি দিয়ে ঘেরা আছে এই যে সোডিয়াম প্লাস আয়ন এইটা পানির অণু দিয়ে ঘেরাও আছে এটা কি অণু দিয়ে ঘেরাও আছে পানির অণু দিয়ে ঘেরাও আছে অ্যাকোয়াস কথাটার মানে হচ্ছে এইরকম যে কোনো একটা কিছু পানি দিয়ে ঘেরাও হয়ে আছে এই যে সোডিয়াম প্লাসটা পানি দিয়ে ঘেরাও হয়ে আছে একইভাবে সিএল মাইনাসটাও কি আছে কিভাবে সিএল মাইনাসটা যেটা আছে সেটা হচ্ছে পানির অণু দিয়ে ঘেরাও করা আছে পানির অণু দিয়ে ঘেরাও করা আছে বা দ্রবীভূত আছে দ্রবীভূত আছে আমি যদি সোডিয়াম ক্লোরেট অ্যাকোয়াস বলি সোডিয়াম ক্লোরেট অ্যাকোয়াস বলি অ্যাকোয়াস বলি এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস তো দেখাইলেন কিন্তু সোডিয়াম ক্লোরাইড লিকুইডে কেমন থাকবে খেয়াল করেন সোডিয়াম ক্লোরাইড যদি আপনি লিকুইড অবস্থায় নেন সোডিয়াম ক্লোরাইড যেটা আছে সেটাকে যদি আপনি লিকুইড দশায় নেন কিরকম থাকবে আপনি ধরেন যে সোডিয়াম ক্লোরাইড যেটা আছে বা খাবার লবণ ওটাকে তাপ দিতে দিতে দিতে দিতে এটাকে তরল বানায় ফেলে কোনো পানি কিন্তু দিচ্ছেন না আপনি ওই জাস্ট আমাদের সলিড যে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণটা আছে ওটাকে আপনি তাপ দিতে দিতে সোডিয়াম ক্লোরাইড বানাইলেন সো ওইখানে Na+ আর Cl- থাকবে শুধু আর কিছু থাকবে না এরকম পানির অণু দিয়ে ঘেরাও করা থাকবে সো এই হচ্ছে লিকুইড এবং হচ্ছে অ্যাকুয়াসের মধ্যে পার্থক্য আর কি সো লিকুইডের অ্যাকুয়াসে প্যাচ লাগাইলে চলবে না কি এই হচ্ছে কথা সো একটু খেয়াল করেন আমরা হচ্ছে উৎপাদের সাইডটা ক্লিয়ার করে ফেললাম এখন আমরা বিক্রিয়কের সাইডে নজর দিব বিক্রিয়কের সাইডে কি কি আছে এখানে তো সলিড ছিল এটা বাদ এরপর কি আছে H plus ion so H plus আয়নের ঘনমাত্রা আপনি লিখবেন H প্লাস আয়নের ঘনমাত্রাটা আপনি লিখবেন এর সাথে কি আছে সহগ আকারে সহগ আকারে আছে হচ্ছে এখানে 2 সো আপনি এখানে উপরে পাওয়ার হিসেবে 2 দিয়ে দিবেন সো এই হচ্ছে আমাদের দুই নম্বর রিঅ্যাকশনের জন্য দুই নম্বর রিঅ্যাকশনের জন্য কিউ বা রিঅ্যাকশন কোশেন্টের মান সো এইটা একটু ক্লিয়ার কিনা আমাকে জানাবেন এই দুই নম্বরটার জন্য কিউ এর মান আমরা কিভাবে বের করলাম এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন হ্যাঁ হচ্ছে আমাদের রিয়াকশন কোশেন্ট নির্ণয় করার কৌশল আর কি সো আমি একটু আবার নার্সারি ইকুয়েশনটাতে ব্যাক করি নার্সারি ইকুয়েশনটা কেমন ছিল নার্সারি ইকুয়েশনটা আমি একটু দেখে আসি সেটা ছিল হচ্ছে এইরকম আর কি এই হচ্ছে আমাদের নার্সারি ইকুয়েশন এই নার্সারি ইকুয়েশনের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ক্লিয়ার ক্লিয়ার করে ফেললাম এই কিউ এর মানটাই আমাদের ঝামেলা ছিল কিউ জিনিসটা কি সেটাও কিন্তু আমরা বুঝে ফেললাম আর বাকি সব তো আপনাদের আগে থেকেই পরিচিত জিনিস সো এগুলা নিয়ে আর ঝামেলা হবে না এখন হচ্ছে আমরা নাউনস্টের ইকুয়েশনে কিছু অ্যাপ্লিকেশন দেখব যে আমরা অঙ্কের মধ্যে কিভাবে নাউনস্টের ইকুয়েশনটা ইউজ করতে পারি কোনো একটা ম্যাথের মধ্যে আমরা নাউনস্টের ইকুয়েশনটা কিভাবে ইউজ করতে পারি ধরেন যে আপনি যে কোনো একটা কোশ্চেন নিলেন আমি যে কোনো একটা কোশ্চেন নেই ধরুন যে বুয়েটের কিছু কোশ্চেন আছে এগুলো নিলে হচ্ছে উপকার হবে ধরেন যে আপনাকে বলা আছে পিবি পিবি টু প্লাস আচ্ছা দেওয়া আছে হচ্ছে এক মোলার এক মোলার এরপর হচ্ছে লবণ সেতুর চিহ্ন সাথে কি আছে সাথে আছে হচ্ছে এইচ প্লাস যেটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর মোলার আর হচ্ছে আছে হচ্ছে এইচ টু যেটা হচ্ছে ওয়ান অ্যাটিয়া ওয়ান অ্যাটিয়া সো আপনার এইরকম একটা রিয়েকশন আপনার সামনে দেয়া আছে হুম আপনার সামনে এরকম একটা রিয়েকশন দেওয়া আছে এবং আপনাকে বললো যে এই কোষের জন্য E of E of PB two plus PB two plus থেকে পিবি এর মানটা দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে হচ্ছে মাইনাসের zero point one four volt এখন আপনাকে বলছে এই কোষের জন্য কোষ বিভবটা কত কোষ বিভবটা কত আপনি নির্ণয় করেন সো একটু খেয়াল করে দেখেন এই কোষের জন্য কোষ বিভবের কোন সূত্র আমরা ইউজ করব প্রথম কথা হচ্ছে আমরা দেখব যে আমাদের যেই রিয়াকশনগুলো দেওয়া আছে বা যে কোষটা দেওয়া আছে সেটা কি প্রমাণ কোষ নাকি অপ্রমাণ কোষ আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে দেখেন এইখানে ওয়ান মোলার ঠিকই আছে বাট ওইখানে কি আছে ওইখানে আছে zero point four molar so আমরা জানি যখন হচ্ছে দুইটা দ্রবণের ঘনমাত্রে কি হবে ওয়ান মোলার হবে তখন আমরা এটাকে প্রমাণ কোষ বলতে পারবো যদি এরকম একটা ওয়ান অন্যটা হচ্ছে ওয়ানের বাইরে অন্য কিছু এরকম হলে কিন্তু আমরা প্রমাণ কোষ বলতে পারবো না সো আমাদের এখানে যে কোষটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা অপ্রমাণ কোষ হ্যাঁ তাই না এখানে যে আমাদের কোষটা দেওয়া আছে সেটা অবশ্যই একটা অপ্রমাণ কোষ সো এই অপ্রমাণ কোষের বিভব আমরা নির্ণয় করে থাকি আপনারা জানেন নার্স ইকুয়েশনের মাধ্যমে নার্স ইকুয়েশনের মাধ্যমে নার্স ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম 2.303 RT divided by NF Q Q এরকম ছিল এখন প্রথম কথা হচ্ছে ভাই ই e নটের মান আমি কিভাবে নির্ণয় করব অলরেডি কিন্তু ই e নট কি জিনিস আমরা সেটা পড়াইছি ই e নট মানে হচ্ছে এই কোষটাই যদি প্রমাণ কোষ হইতো এই যে এখানে যে জিনিসগুলো দেয়া আছে যেমন ধরেন যে lead lead two plus H plus H two এই যে জিনিসগুলো আছে এদের মাধ্যমে যদি আপনি একটা কি বানাইতেন আপনি যদি একটা প্রমাণ কোষ বানাইতেন প্রমাণ কোষ তখন এর বিভবটা কত হইতো সেটাই হচ্ছে E naught so E naught মানে হচ্ছে প্রমাণ কোষ বিভব এখন ই e নোটের মান আমরা কিভাবে নির্ণয় করে থাকি আমরা কিন্তু পড়াইছি অলরেডি ই নোটের মান আমরা নির্ণয় করে থাকি অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভবের মাধ্যমে ই নট ই নট আমরা নির্ণয় করে থাকি হচ্ছে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব যেটা যোগ করার মাধ্যমে ই e নট মানে হচ্ছে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব সো আপনি চলে যাবেন হচ্ছে আপনার ই e নটের মান বের করতে ই নট সো আমরা একটু দেখে নিই যে ই e নটটা আমরা কত বের করতে পারি সো প্রথম কথা হচ্ছে ই e নট মানে কি ই e নট মানে হচ্ছে অ্যানোডের অ্যানোডের জারণ বিভব জারণ বিভব প্লাস হচ্ছে প্লাস হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব minus minus zero point three zero three sorry two point three zero three into R R এর মান হচ্ছে eight point three one four এটা তো আমরা জানি কিন্তু টি টি হচ্ছে এখানে কত দেয়া আছে এখানে যদি কিছু বলে না দেয়া থাকে আপনি মনে করবেন যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যদি কিছু না দেয়া থাকে আপনার এই রিয়েকশনে টেম্পারেচারের কোনো মান না দেয়া থাকে তখন আপনি ধরে নেবেন যেটা অবশ্যই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর কেলভিনে করা হয়েছে দুইশো তিয়াত্তর কেলভিনে করা হয়েছে এইটুকু আপনি ধরে নেবেন সো এই হচ্ছে আপনার গেল এরপর এন ভাই এন জিনিসটা কি আমরা একটু আগে আলোচনা করেছি এন মানে হচ্ছে এই যে রিয়াকশনটাতে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হইল এই রিয়াকশনটাতে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হইল সো আমি যদি একটু রিয়াকশনটা দেখে নিই তাইলে বুঝতে পারবো কয়টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে কি ছিল পিবি পিবি টু প্লাস তো এই হয়েছে কি ওই পাশে তুমি গেছিল যে H plus H H plus আর এইচ খেয়াল করেন এইরকম একটা জিনিস দেওয়া ছিল সো আপনি এখান থেকে কিভাবে বুঝবেন যে রিয়েকশনের মধ্যে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে খেয়াল করেন আগে আপনার রিয়েকশনটা দেখতে হবে অবশ্যই তাইলে আগে অবশ্যই আপনার রিয়েকশনটা দেখতে হবে সো আমি একটু দেখি রিয়েকশনটা কীরকম হইতে পারে প্রথমে হচ্ছে আমি রেডক্স রিয়েকশন যদি আমি করি তাহলে আমি জারণ জারণ যেটা আছে সেটা আগে দেখবো সো আপনি দেখেন এখানে জারণ কার হয়েছে আমাকে একটু বলেন তো এখানে জারণ কার হয়েছে এখানে জারণ কার হয়েছে আপনি একটু বলেন তো কেউ একজন আমি যদি এই পুরা রিয়েকশনটার মধ্যে বা এই কোষটার মধ্যে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে সেটা যদি বের করতে চাই আগে তো আমার জারণ জারণটা দেখতে হবে এবং বিজারণটা দেখতে হবে জারণ বিজারণ দেখলে হচ্ছে আমি বুঝতে পারবো এখানে কয়টা রিয়েকশনে আদান প্রদান কয়টা ইলেকট্রন আদান প্রদান ভেরি গুড আর্নিকা আর্নিকা লিখছে যে পিবি ভেরি গুড কারণ আমরা জানি আমরা কি জানি আমরা জানি হচ্ছে এরকম কোষ ডায়াগ্রাম যদি দেয়া থাকে আমরা কি জানি আমরা জানি এরকম কোষ ডায়াগ্রাম যদি দেয়া থাকে তাহলে এইটা হচ্ছে অ্যানোড আর এইটা কি এইটা হচ্ছে ক্যাথোড সো এই যে অ্যানোডের সাইডে কি আছে অ্যানোডের সাইডে আছে পিবি বা লেড সো অ্যানোডের সাইডে যদি পিবি থাকে এখানে জারণ হয়েছে কারণ আমরা জানি অ্যানোডে জারণ ঘটে অ্যানোডে কি হয় জারণ ঘটে সো এই পিবি কি করছে পিবি পিবি টু প্লাসে পরিণত হয়েছে কি হয়েছে পিবি টু প্লাসে পরিণত হয়েছে এই পিবি বা লেডটা পিবি টু প্লাসে পরিণত হয়েছে তার মানে অবশ্যই সে দুইটা ইলেকট্রন ছাড়ছে তার মানে অবশ্যই সে দুইটা ইলেকট্রন ছাড়ছে আর বিচারণটা কি হয়েছে একটু খেয়াল করেন অবশ্যই এবং অবশ্যই এটা যেহেতু ক্যাথোড তাহলে বিচারণটা ওরই হয়েছে তাহলে কিভাবে ক্লিয়ার করতে হয়েছে আগে ছিল এইচ প্লাস এরপরে হয়ে গেছে এইচ টু এরপরে কি হয়ে গেছে সে এইচ টু হয়ে গেছে তার মানে হচ্ছে এখানে টু দেন আপনি আর সে অবশ্যই দুইটা ইলেকট্রন গ্রহণ করছে সো আমি এই জারণ এবং বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমি নিশ্চিত হলাম যে এখানে এখানে n is equal to 2 n is equal to 2 কেন n is equal to 2 ভাই কেন n is equal to 2 কারণ হচ্ছে আমরা জানি n মানে কি n মানেই হচ্ছে কোনো একটা রিয়েকশনের সময় কয়টা ইলেকট্রনের আদান প্রদান হয় কয়টা ইলেকট্রনের আদান প্রদান হয় সেটা হচ্ছে এন সো আপনি বুঝতেই পারতেছেন আপনাদের যে কোষটা দেয়া ছিল যে কোষটা দেয়া ছিল সেই কোষের মধ্যে দুইটা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে সো এই হচ্ছে আমাদের এন এর মান তাই না এন এর মান হচ্ছে এটা সো আপনি এই এন এর মানটা বসায় দিবেন টু টু ইন্টু হচ্ছে এরপর কি আছে ইন্টু হচ্ছে এফ এফ মানে ছিয়ানব্বই হাজার পাঁচশো এফ মানে হচ্ছে ফ্যারাড বা ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে আমরা চলে যাই কিউ নির্ণয় করতে এই যে কিউটা কত সো খেয়াল করেন কিউ মানে হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট রিঅ্যাকশন কোশেন্ট কিভাবে যেন নির্ণয় করে প্রথমে হচ্ছে আপনি এখানে সলিড যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিবেন এই পিবি যেটা আছে সেটা সলিড বুঝতেই পারতেছেন সো এটা বাদ এরপর হচ্ছে আমি দেখব আমাদের ওই যে রিঅ্যাকশনটাতে আমাদের রিঅ্যাকশনটাতে সমতাকৃত করা হয় না রিঅ্যাকশনটাকে সো আমি একটু সমতাকৃত করে নিই রিঅ্যাকশনটাকে একটু সমতাকৃত করে নিই খেয়াল করুন রিয়াকশনটা সমতাকৃত অবস্থায় রকম থাকবে পিবি প্রথমে ছিল তারপরে কি আছে সাথে এইচ প্লাস আছে ভালো কথা তৈরি হয়েছে কি ওইদিকে পিবি টু প্লাস তৈরি হয়েছে সাথে হচ্ছে এইচ টু সাথে হচ্ছে এইচ টু তো আমি যদি সমতাকৃত করি এই হচ্ছে সমতাকৃত সমীকরণ এই সমীকরণের জন্য কিউ কিভাবে নির্ণয় করে আমরা বোধহয় একটু আগেও করছি একটু আগেও সম্ভবত এটা করছি যে পিবি টু প্লাস এর ঘনমাত্রা ইনটু হচ্ছে যেহেতু এখানে এইচ টু আছে এটা একটা গ্যাস সো এর পার্শিয়াল প্রেসারটা আপনি বসাইবেন এরপর হচ্ছে এইখানে কি আছে এখানে আছে হচ্ছে বিক্রিয়ক সলিড আছে সলিড পাথ সাথে রয়েছে এইচ প্লাস সো এইচ প্লাসের ঘনমাত্রা আর এখানে সাথে সহগ কি আছে দুই সো এটা হচ্ছে আর কি আমাদের কিউ সো এখানে আমি কিউ এর মানটা একটু বের করি PB two plus PB two প্লাসের ঘনমাত্রা পিবি টু প্লাসের ঘনমাত্রা into P of H two divided by কি ছিল H plus H plus square so এই হচ্ছে আপনার জিনিস আর কি এখন আপনার ক্যালকুলেশন করতে হবে এখন হচ্ছে আপনার ক্যালকুলেশনটা করতে হবে সো ক্যালকুলেশন করার জন্য আপনি কি করবেন ক্যালকুলেশন করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজোড় বিভবটা বের করবেন এখন কথা হচ্ছে ভাই অ্যানোড হচ্ছে আমি দেখতেই পাচ্ছি এটা এবং এইটার কি দেওয়া আছে এইটার বিজারণ বিভবটা কিন্তু দেওয়া আছে আমরা একটু আগেই নির্ণয় করলাম যে পিবি বা লেটটা হচ্ছে অ্যানোড এখন আমার লাগবে এই অ্যানোডের বা পিবি এর জারণ বিভবটা লাগবে কিন্তু এখানে বিজারণ বিভব দেওয়া আছে কেন বিজারণ বিভব খেয়াল করেন পিবি ছিল টু প্লাস এরপরে কত হয়ে গেছে জিরো সো টু প্লাস থেকে জিরো হয়েছে মানে জারণ সংখ্যা কমছে জারণ সংখ্যা কমলে সেটা কি অবশ্যই বিজারণ সো এখানে আপনার যে বিভবটা দেওয়া আছে এটা বিজারণ বিভব দেওয়া আছে আপনার লাগবে হচ্ছে জারণ বিভব সো আমরা জানি আমরা কি জানি বিজারণ বিভবটাকে জাস্ট আমি সংখ্যাটার চিহ্ন যদি উল্টাই দিই তাইলে হচ্ছে জারণ বিভব বের হয়ে যাবে সো পিবি এর এই যে অ্যানোডের জায়গায় আমি লিখি পিবি এর তাহলে আরো সুবিধা হবে অ্যানোড মানে হচ্ছে কি এখানে এখানে অ্যানোডটা হচ্ছে পিবি সো পিবি এর পিবি এর জারণ নিব যোগ হচ্ছে ক্যাথোডের বিজারণ নিব এখন ক্যাথোড কোনটা এখানে আমরা বুঝতেই পারতেছি আমরা এখানে বুঝতেই পারতেছি যে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেনের বিজারণ নিব হাইড্রোজেনের বিজারণ নিব এটুকু যদি আমি করে ফেলি তাইলে হচ্ছে হয়ে যাবে আমার ই e নটের মান আচ্ছা প্রথম কথা হচ্ছে পিবি এর জারণ বিভবটা আমার লাগবে এখানে দেওয়া আছে বিভব কিন্তু আমি জারণ বিভবের মানটা বসাবো এখানে দেওয়া আছে আমি বসাবো শুধু প্লাস হচ্ছে হাইড্রোজেনের বিজারণ বিভব এখন ভাই হাইড্রোজেনের বিভব দেখেন আমার দেওয়া নাই তো আমার বা কোশ্চেনের মধ্যে তো আমার হাইড্রোজেনের বিভবটা দেওয়া নাই সো আপনি একটু বলেন যে এইখানে আপনি একটু বলেন যে এখানে হাইড্রোজেনের বিজারণ বিভবটা কত হবে হাইড্রোজেনের বিচারণ বিভবটা কত হবে যদিও দেওয়া নেই বাট আপনার কিন্তু জানতে হবে হাইড্রোজেনের জারণ বিভব এবং বিজারণ বিভবের মান কিন্তু আপনার জানতে হবে যদিও এটা দেওয়া নেই অঙ্কের মধ্যে এটা দেওয়া থাকবেও না এটা দেওয়া থাকবেও না আপনি আমাকে বলবেন যে কোনো একজন বলেন যে হাইড্রোজেনের বিচরণ বিভবটা কত বা হাইড্রোজেনের জারণ বিভবটা কত কেউ একজন বলো হাইড্রোজেনের জারণ বিভব এটা একটু মাথায় রাখবেন যে হাইড্রোজেনের জারণ বিভবটা হচ্ছে জিরো হাইড্রোজেনের বিজারণ বিভব হচ্ছে জিরো হাইড্রোজেনের জারণ বিভব হচ্ছে জিরো হ্যাঁ এখানে লক দিতে ভুল হয়ে গেছে আমার লকটা আমি দিয়ে নিই হাইড্রোজেনের জারণ বিভবটা হচ্ছে জিরো বিজরণ বিভবটা জিরো সো এখানে হাইড্রোজেনের বিজরণ বিভব হিসেবে আপনি কত বসাবেন হাইড্রোজেনের বিজরণ বিভব হিসেবে আপনি বসাবেন হচ্ছে জিরো জিরো বসাবেন জিরো এই আর কি মাইনাস যা আছে তাই থাকলো two point three zero three into eight point three one four into দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই টু ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো ইনটু হচ্ছে লগ ইনটু হচ্ছে কি লগ এবার দেখি আমি কি কি জিনিস নিতে পারি লগ কি আছে পিভি টু প্লাসের ঘনমাত্রা সো পিভি টু প্লাসের ঘনমাত্রা আপনাকে দেওয়া আছে না কত আছে পিভি টু প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে ওয়ান মোলার সো আপনি ওয়ান মোলার বসাই দিলেন ইনটু হচ্ছে পি অফ এইচ টু খেয়াল করে দেখেন এইচ টু এর এইচ টু এর প্রেশারটা কত এইচ টু এর pressure one atm so one আপনি বসাই দিলেন divided by H square H plus square so এটা ধরেন এইচ প্লাস এর ঘনমাত্রা স্কয়ার করতে হবে আপনাকে এইচ প্লাস এর ঘনমাত্রাটা কত zero point four zero point four plus এর ঘনমাত্রা এটা স্কয়ার করে দিবেন আপনি করে দিলে যেটা বের হয়ে আসবে জাস্ট সামান্য একটা ক্যালকুলেশন করবেন ক্যালকুলেটর চেপে জাস্ট ক্যালকুলেশনটা করবেন বের হয়ে যাবে হচ্ছে আমাদের আর এখানে কোষ বিভব বা ইএমএফ e কোষ বিভব বা ইএমএফটা e কত আর কোষ বিভব বা ইএমএফটা e কত আসবে সেটা হচ্ছে পারলে কি হচ্ছে আমাকে জানা পারলে কি হচ্ছে আমাকে জানায় দেয় Ashraf Ali very good Ashraf Ali very good দুইশো আটানব্বই ভেরি গুড দুইশো আটানব্বই হবে কারণ পঁচিশের সাথে যদি আপনি দুইশো তিয়াত্তর যোগ করেন তো দুইশো আটানব্বই হবে ভেরি গুড কেউ কি বের করতে পারছেন কিনা জানি না যাই হোক যদি বের করতে পারেন তাহলে তো ভালো কথা না পারলে হচ্ছে ট্রাই করবেন বাসায় বাসায় ট্রাই করবেন করে ফেলবেন আর কি একটু হচ্ছে লম্বা ট্যাকেল করলেন বাট ধাপে ধাপে করে ফেললেন এইটুকু প্রথমে বের করবেন আগে তারপরে হচ্ছে ওইটা আনসার হিসেবে রাইখা বাকিটুকু করে ফেললেন আর যাই হোক সো এটা আপনারা বুঝছেন কিনা আগে এটা জানান বুঝছেন কিনা এটা জানান এই প্রবলেমটা বুঝছেন কিনা এটা প্রথমে একটু জানাই দিবেন প্রবলেমটা বোঝা গেছে কিনা সেটা আগে একটু জানাই দিবেন তারপরে হচ্ছে আমরা নতুন একটা প্রবলেমে চলে যাব নতুন একটা প্রবলেমে চলে যাব আগে হচ্ছে জানাবেন সে আপনারা বুঝছেন কিনা জিনিসটা কারো কোনো জায়গায় ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারেন একদম স্পেসিফিকভাবে জিজ্ঞেস করবেন যে ভাই এই জায়গাটা বুঝি নাই হ্যাঁ এই জায়গাটা বুঝি নাই এইভাবে জিজ্ঞেস করবেন আমিনা বেগম উত্তর দিয়ে দিয়েছে ভেরি গুড ঠিক আছে ওকে কারো কোনো কনফিউশন নাই ঠিক আছে এরপর হচ্ছে আমরা আরেকটা প্রবলেমে চলে যাচ্ছি তাহলে আচ্ছা ঠিক আছে বইটার আরেকটা কোশ্চেন ছিল ইঞ্জিনিয়ারিং কর্সভেন্টের যে থ্রি এস এম আচ্ছা প্লাটিনাম প্লাটিনাম সাথে হচ্ছে কি আছে অ্যাসেন টু আর আছে হচ্ছে জিরো মোলার ওয়ান মোলার তারপরে সাথে আছে অ্যাসেন ফোর প্লাস অ্যাসেন সাথে কি আছে সাথে আছে হচ্ছে zero point zero molar zero point হচ্ছে একটা টান আছে টানের পরে ওই পাশে কি লেগেছে অ্যাফি থ্রি প্লাস অ্যাফি আর সাথে হচ্ছে লিখছে যে zero point two molar so এইরকম একটা প্রবলেম আপনাকে দেওয়া আছে এই প্রবলেমের জন্য কোষ বিভব আপনি নির্ণয় করবেন আপনাকে কোষ বিভব নির্ণয় করতে বলছে ও সাথে কিছু ইনফরমেশন আবার আপনাকে দিয়ে দিয়েছে সাথে ইনফরমেশনগুলো ছিল হচ্ছে E naught of Sn2 plus Sn4 plus Sn2 plus Sn4 কত দেওয়া আছে সেটা minus zero point one five volt তারপর যেটা দেয়া আছে সেটা হচ্ছে E naught of Fe3 plus Fe দেওয়া আছে হচ্ছে zero point zero three six volt zero three six volt এখন এইখানে আপনি কোষ বিভব নির্ণয় করবেন কোষ বিভব বা ইএমএফটা e আপনি নির্ণয় করবেন আর কি ইএমএফ e আমি জানি EMF is equal to E naught minus two point three zero three RT divided by NF log Q এইটুকু আমি জানি এখন আপনার প্রথম কাজ হচ্ছে ই e নটের মানটা বের করা সো আপনারা একটু আমাকে কেউ একজন জানান যে ই e নটের মানটা এখানে কত আসবে এটা কিন্তু ক্যালকুলেশন করা খুব বেশি সময় সাপেক্ষ না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু জানাই দেবেন ই নটের মানটা কত কেউ একজন জানাই দেবেন ই নটের মানটা কত ই নটের ভ্যালুটা কত যে কোনো একজন জানাই দেন যে কোনো একজন হচ্ছে আপনারা জানিয়ে দিবেন RT by N F R by N ঠিক আছে ঠিক আছে আজকে একটু অসুস্থ তো আসলে মাথার খুব একটা ঠিক ঠিকানা নাই আর এর জায়গায় অ্যাপ লিখে ফেলছি নাকি এফ এর জায়গায় আর লিখে ফেলছি আর সো এক্সকিউজ করবেন আচ্ছা কেউ একজন জানাই দিবেন যে এখানে ই নটের মানটা কত হবে দেখি আপনাদের অ্যাক্টিভিটি কেমন আর কি অ্যাক্টিভিটিটা কেমন একটু দেখি আচ্ছা ফিরুজ হাসান লিখছে যে মাইনাস কত zero point one one four আচ্ছা ঠিক আছে আমরা একটু চেক করি যে কত আসে ই নটের মানটা প্রথম কথা হচ্ছে এইখানে যে রিয়েকশনটা দেওয়া আছে সেই রিয়েকশনের অ্যানোড হচ্ছে এইটা কারণ অ্যানোডটা বাম পাশে আমরা লিখি আর ডান পাশে হচ্ছে ক্যাথোড থাকে সো আমার কি লাগবে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব ই নট বের করার জন্য অ্যানোডের জারণ বিভব লাগবে সো অ্যানোডের জারণ বিভবটা কত আমরা একটু খেয়াল করি অ্যানোডের জারণ বিভব অ্যানোড হচ্ছে এটা দেখেন এইখানে যে বিভবটা দেয়া আছে এখানে এই যে Sn2+ থেকে Sn4+ তৈরি হইছে তার মানে হচ্ছে জারণ হইছে সুতরাং এখানে যে বিভবটা দেয়া আছে অবশ্যই এটা জারণ বিভব আর জারণ বিভব আপনার লাগবে কারণ অ্যানোড যেটা আছে তার জারণ বিভবটা আপনার দরকার সো মাইনাসের 0.15 এইটার সাথে আপনি কি করবেন যোগ করবেন ক্যাথোডের বিজারণ বিভব ক্যাথোড হচ্ছে এটা ডান পাশে একটা ক্যাথোড থাকে আপনারা জানেন সো ক্যাথোডের বিজারণ বিভক্ত আপনার লাগবে খেয়াল করেন এইখানে থ্রি প্লাস থেকে জিরো হয়েছে সো বিজারণ হয়েছে তার মানে এখানে যে বিভক্তটা দেওয়া আছে সেটা বিজন বিভক্ত দেওয়া আছে সো আপনার বিজন বিভক্তি হচ্ছে লাগবে zero point zero three six এই হচ্ছে আপনার E naught minus two point three zero three two point three zero three into eight point three one four into T T এর মান যখনই আপনাকে বলে না দিবে তখনই আপনি কি করবেন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ধরবেন বা দুশো আটানব্বই ক্যালভিন হিসেবে আপনি চিহ্নিত করে নেবেন ডিভাইডেড বাই এম এমটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস এখানে এন এর মানটা কত কেউজন বলবেন আমাদের এই রিয়েকশনের ক্ষেত্রে এন এর মানটা কত আমরা জানি এন মানে কি আমরা জানি হচ্ছে এন মানে হচ্ছে কোনো একটা কোষের মধ্যে যে রিয়েকশনটা হয়েছে সেই রিয়েকশনে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে এটা হচ্ছে এন এটা কিন্তু আমরা জানি সো কেউ একজন আমাকে বলবেন এন এর মানটা কত এই রিয়েকশনের ক্ষেত্রে এন এর মানটা কত হ্যাঁ কেউ একজন আমাকে বলবেন এন এর মানটা কত আশরাফ আলী এফি e এখানে অ্যানোড না খেয়াল করেন আপনাকে যখন এরকম কোষ ডায়াগ্রাম দিয়ে দিবে কোষ ডায়াগ্রাম কোষ ডায়াগ্রাম বলতে কিভাবে চিনবেন কোষ ডায়াগ্রাম যে মাঝখানে দুইটা লম্বা টান এরকম দেখলেই বুঝবেন যে কোষ ডায়াগ্রাম কোষ ডায়াগ্রামের এই পাশে থাকে হচ্ছে অ্যানোড ওই পাশে থাকে হচ্ছে ক্যাথোড এখন যে কোনোটা অ্যানোড ক্যাথোড হইতে পারে আপনি ওই বিচরণ বিভব বা সক্রিয়তা সিরিজ দেখে যে নির্ণয় করবেন সেটা না এইখানে কোষ ডায়াগ্রাম দিয়ে দিবে আপনি বাম পাশেরটা অ্যানোড ডান পাশেরটা হচ্ছে ক্যাথোড এটা হিসেবে চিহ্নিত করবেন কেউ একজন বলবেন এন এর মানটা কত এই রিয়াকশনের ক্ষেত্রে এখানে যে তরিদ্দারটা দেয়া আছে বা কোষটা দেয়া আছে সেই কোষের ক্ষেত্রে এন এর মানটা কত আচ্ছা আমি একটু করি আমি একটু করি আমি একটু করি খেয়াল করে প্রথমে হচ্ছে আমাদের ছিল S N two plus S N four plus এইখানে কি ছিল এখানে ছিল হচ্ছে এফ ই থ্রি প্লাস আর হচ্ছে এফ ই সো আমি বুঝতেই পারতেছি এস এন টু প্লাস আর S N F E three plus এই দুটো জিনিস নিয়ে হচ্ছে আমাদের খেলা প্রথম কাজে হচ্ছে জারো আমি জারোর অর্থবিক্রিয়াটা দেখবো তো আপনারা জানেন জারণ অর্থবিক দিয়ে কিভাবে দেখতে হয় প্রথমে জারণ কার হয়েছে সেটা চিহ্নিত করবেন জারণ হয়েছে এসএন টু প্লাসে এবং সেটা জারিত হয়েছে হয়েছে এসএন ফোর প্লাস হয়েছে এইটি হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া এখন এখানে কয়টা ইলেকট্রন ছাড়তে হয়েছে দুইটা ইলেকট্রন ছাড়তে হয়েছে বুঝতেই পারতেছি আমরা আর এখানে বিজারণ বিজারণটা কার হয়েছে বিজারণটা হচ্ছে ডান পাশে যে আছে তার হয়েছে সো কি হয়েছে F E three plus F E three plus সাথে কি হয়েছে অ্যাফিন হয়েছে সো ও তিনটা ইলেকট্রন গ্রহণ করছে নিশ্চয়ই তিনটা ইলেকট্রন গ্রহণ করছে নিশ্চয়ই এখন একটু খেয়াল করেন আপনারা পরিমাণগত রসায়ন Ashraf Ali very good nine one six Amena Begum আপনারটা একটু হচ্ছে কনসেপ্ট হয়তো ঝামেলা আছে খেয়াল করেন এটা যদিও আপনাদের জানার কথা না আপনারা যখন পরিমাণগত রসায়নটা পড়তেন তখন হচ্ছে জানার বিষয় যে আপনি জিনিসটাকে কিভাবে সমতাকরণ করবেন আর কি এটাকে বলা হয় জারণ বিজারণ সমতাকরণ পরিমাণগত রসায়ন আপনারা খুব সুন্দরভাবে পড়বেন বাট খুব একটা কঠিন কিছু না এখানেই বুঝতে পারবেন খেয়াল করেন আপনি জারণটা দেখলেন আর বিচারণটা দেখলেন এইটুকু সবাই পারেন এখন হচ্ছে এটাকে সমতাকরণ করবেন জারণ লেখলেন বিচারণ লেখলেন এখন কি করবেন সমতা করবেন সমতা করবেন কিভাবে খেয়াল করেন এখানে তিনটা ইলেকট্রন গ্রহণ করছে আর ওইখানে তিন দুইটা ইলেকট্রন ছাড়ছে এরকম তো হইতে পারে না জারণ বিচরণ একটি যুগপত ক্রিয়া আমরা আগেই পড়ছি তাই না আমরা নাইনটেন থেকে পড়ে আসতেছি যে জারণ বিচরণ একটি যুগপত ক্রিয়া মানে একজন একজন যতটা ইলেকট্রন ছাড়বে আরেকজন ততটা ইলেকট্রন গ্রহণ করবে সো এই এখানে দুই আর এখানে তিন এরকম হইতে পারে খেয়াল করেন তাহলে আপনি কি করতে পারেন আপনি যদি এই রিয়েকশনটাকে তিন দিয়ে গুণ করে দেন আর এই রিয়েকশনটাকে দুই দিয়ে গুণ করে দেন দেখেন একটা সমতা হয়ে যাবে কি হয়ে যাবে একটা সমতা হয়ে যাবে আমি তিন দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করলে এই ইকুয়েশনটা কিরকম হয় তিন আর এখানে হচ্ছে তিন দুগুণে হয়ে যাবে ছয় আর এখানে কত হয়ে যাবে তিন একইভাবে আমি দ্বিতীয় রিয়েকশনটাকে যদি দুই দিয়ে গুণ করি এখানে হয়ে যাবে দুই এখানে হয়ে যাবে কি ছয় এখানে হয়ে যাবে দুই সো এখন দেখেন এখন কিন্তু জিনিসটা হচ্ছে একটা সাম্যাবস্থায় আসলো বা একটা কি বলে সমতায় আসলো কিভাবে সমতায় একজন যতটা ইলেকট্রন ছাড়ছে আরেকজন ততটা ইলেকট্রন গ্রহণ করছে সো আমরা জানি চারণ বিজন যেহেতু যুগপত ক্রিয়া যতজন একটা ইলেকট্রন ছাড়বে আর কি ততটাই ইলেকট্রন আরেকজন গ্রহণ করবে সো এখানে সমতাটা হয়ে গেল তার মানে আমরা জারণ বিজারণ সমতাকরণটা কিন্তু শিখে ফেললাম যে জারণ বিজারণের মাধ্যমে কিভাবে সমতাকরণটা করে এখন দেখেন আপনি লিখে ফেলতে পারেন যে থ্রি SN2 প্লাস ছিল আর কি ছিল প্রথমে ছিল হচ্ছে 2FE3 প্লাস এই টান এই টান থাকলো থাকলো এই টান কি হয়েছে 3SN4 প্লাস সাথে কি তৈরি হয়েছে 2FE সাথে কি তৈরি হয়েছে 2FE আর এখানে ছয়টা ইলেকট্রন মাইনাসের ছয়টা ইলেকট্রন প্লাসের কাটাকাটি চলে যাবে আর কি জাস্ট সিম্পল একটা যোগ করে দিলাম যোগ করার মাধ্যমে আমি কি করলাম সমতাকরণটা করে ফেললাম তো এই হচ্ছে আপনার জারণ বিচারণ সমতাকরণ জারণ বিচারণ সমতাকরণ মানে কি আগে জারণ করবেন বিচারণ করবেন এরপর ইলেকট্রন যদি সমান না থাকে ইলেকট্রন সংখ্যা তখন কি করবে এমন একটা জিনিস দিয়ে দুইটা জিনিসকে গুণ করবে যে জিনিসগুলো দিয়ে গুণ করলে ইলেকট্রনগুলো সমান চলে আসে এই হচ্ছে আপনার জারণ বিচারণ সমতাকরণ আপনি এভাবে কিন্তু সমতাকরণটা করে ফেলতে পারছেন তো এই সমতাকরণটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন সমতাটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন আপনারা হচ্ছে পরিমাণগত রসায়নে এরকম অনেক সমাধাকরণ দেখবেন জারণ বিচারণ সমাধাকরণ কিভাবে করা হয় বাট এইটা বুঝছেন কিনা এটা আমাকে একটু জানাবেন এটা হচ্ছে বোর্ডের কোশ্চেন ছিল খুব বেশি কঠিন কিছু না বুঝছেন কিনা আমাকে জানান জারণ বিজারণের মাধ্যমে আমরা কিভাবে সমতাকরণটা করছি বুঝছেন কিনা আমাকে জানাবেন আচ্ছা ঠিক আছে ক্লিয়ার তো আমরা কি করলাম সমতাকরণটাও কিন্তু করে ফেললাম খুব সুন্দরভাবে আমাদের সমতাকরণ নিয়ে আর কোনো ঝামেলা হবে না সো জারণ বিজরণের মাধ্যমে সমতাকরণটা আমরা শিখে ফেললাম তো আপনি এইখানে এন এর মান যেন কি এন এর মান যেন কি এন এর মান হচ্ছে সিক্স কেন এন এর মান সিক্স ভাইয়া কেন এন এর মানটা সিক্স কারণ কারণ আমাদের এই রিয়েকশন আমরা দেখতে পাচ্ছি ছয়টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে একজন যতটা ইলেকট্রন দান করছে আরেকজন ততটা ইলেকট্রন গ্রহণ করছে সেই ইলেকট্রনের মানটা কত ছয়টা ছয়টা তো ছয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে বুঝতেই পারতেছি আমরা ছয়টা ইলেকট্রনের কি হয়েছে আদান প্রদান হয়েছে তো ছয় আপনি লিখে দিলেন ইন্টু হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই হাজার পাঁচশো তারপরে কি থাকবে লগ লগ এখন আপনি নির্ণয় করবেন কিউ এর মানটা আপনার কিউ এর মানটা এখানে কত একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিউ এর মান নির্ণয় করার জন্য আমার কি কি লাগবে কিউ এর মান নির্ণয় করার জন্য আমার লাগবে হচ্ছে সমতাকৃত সমীকরণে প্রথমে উৎপাদের সাইডটা প্রথমে কি লাগবে উৎপাদের সাইড তারপরে আমরা বিক্রিয়কে নজর দেব এখন দেখেন উৎপাদের সাইডে যে FE FE টা সলিড আকারে আছে সো এইটা প্রথমে বাদ হয়ে যাবে উৎপাদের সাইডে বাকি রইল কি SN4+ বাকি রইল বাকি রইল কি SN4+ সো আপনি SN4+ এর ঘনমাত্রাটা নেবেন ঘনমাত্রাটা নেবেন এখন একটু খেয়াল করতে হবে SN4+ এর সাথে কি আছে সাথে সহগটা কত আছে সাথে সহগটা আছে হচ্ছে 3 কত আছে শর্টটা শর্টটা আছে হচ্ছে থ্রি সাথে সো এই থ্রিটাকে আপনি কি করবেন এই থ্রিটাকে হচ্ছে এই ঘনমাত্রার উপরে গুণ করে দিবেন মানে পাওয়ার হিসেবে আপনি গুণ করে দিবেন এরপর আপনি কি করবেন উৎপাদের সাইড তো গেল আপনার এখন রয়েছে বিক্রিয়কের সাইড এই বিক্রিয়কের সাইডে আপনি দেখবেন যে কি কি জিনিস আছে কি আছে SN2+ আর আছে Fe3+ সো দেখেন SN2+ এর নিয়ে আমি একটু কাজ করি SN2+ SN2+ এটা ঘনমাত্রা আপনি লিখলেন অ্যাসেন্টোপ্লাসের ঘনমাত্রা সাথে কি আছে সাথে আছে থ্রি উপরে কিউব দিয়ে দিবেন ইনটু হচ্ছে কি আছে এফ ই থ্রি প্লাস সাথে আছে এফ ই থ্রি প্লাস তো এফ ই থ্রি প্লাসের ঘনমাত্রা আপনি লিখবেন উপরে এই যে টুটা আছে না টুটা এটা দিয়ে দিবেন উপরে পাওয়ার হিসেবে সো হয়ে গেল এখন হচ্ছে আমি জাস্ট মান বসাবো সবগুলো মান কিন্তু আমার বসানো হয়ে গেছে খালি এই যে এসএন ফোর প্লাসের ঘনমাত্রা এটা কত zero point zero one SN four প্লাসের ঘনমাত্রাটা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান দেওয়া আছে এখানে সো জিরো পয়েন্ট ওয়ান আমি লিখে দিলাম এরপর হচ্ছে S N two plus S N two plus মানে হচ্ছে এখানে zero point one molar zero molar so S N two ঘনমাত্রাটা জিরো পয়েন্ট ওয়ান মোলার এরপর এদিকে আছে এফ ই থ্রি ঘনমাত্রা এখন এফ ই থ্রি প্লাস এর ঘনমাত্রা কত zero point two zero point two molar so এখান থেকে আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে জিনিসটা কত কেউ একজন আমাকে জানাবেন কত আসে অ্যান্সারটা কে একজন আমাকে জানাবেন কত আসে কে একজন আমাকে জানাবেন যে হচ্ছে অ্যান্সারটা কত আসে এখানে একটু ক্যালকুলেশন করে কেউ একজন জানাবেন আপনাদের অ্যাক্টিভিটিটা দেখা দরকার আর কি যে কে কেমন অ্যাক্টিভ থাকে আর কি ক্লাসে একটু আমাকে জানাবেন যে এখানে কত আসে কেউ একজন আমাকে জানাবেন কত আসে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা আপনারা হচ্ছে করে ফেলতে পারবেন এইটুকু নিয়ে হচ্ছে আমার কোনো সন্দেহ নাই আপনারা এটা করে ফেলতেই পারবেন এটা নিয়ে আমার আর কোনো সন্দেহ নাই আচ্ছা সো বুঝছেন কিনা একটু জানাবেন বুঝছেন কিনা একটু জানাবেন এরপরে আর তেমন কিছু নাই আগে এটা জানাবেন যে বুঝছেন কিনা আর কি আপনারা জিনিসটা বুঝছেন কিনা এটা একটু জানাবেন বোঝা গেছে কিনা বা ক্লিয়ার কিনা এইটা একটু জানাবেন আসছে আপনার আনসার ভেরি গুড এটার answer zero point zero nine ঠিক আছে zero point zero nine volt EMF e বা বের হবে zero point zero nine volt আর কি সো এই আর কি ব্যাপার আচ্ছা ঠিক আছে কারো কোথাও কোনো প্রবলেম থাকলে বলতে পারেন যে ভাই এই জায়গাটা প্রবলেম এটা বুঝি নাই এটা একটু আবার দয়া করে বুঝাই দেন বলতে পারেন যে কেউ একজন থাকলে ঠিক আছে ভেরি গুড কোনো প্রবলেম না থাকলে আমরা আস্তে আস্তে আর একটু সামনে বাড়ি খেয়াল করেন যেটা হচ্ছে ব্যাপার যখন হচ্ছে আপনার কোনো একটা রিয়াকশন দেওয়া থাকবে বা হচ্ছে কোনো একটা কোর্স ডায়াগ্রাম দেওয়া থাকবে আপনার প্রশ্নের মধ্যে এবং আপনাকে বলবে ইএম নির্ণয় করো কিন্তু আপনাকে ঘনমাত্রা বলে দিবে না ধরেন যে যে কোনো একটা প্রশ্ন আমি লিখি এই প্রশ্নটা একটু খেয়াল করেন ধরেন যে প্রশ্নটা ছিল এই রকম যে ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে সিলভার প্লাস এটা করে mg2 প্লাস mg2 প্লাস আর এমজি তৈরি করছে এখন আপনাকে বলে দেয়া আছে যে জিনিসটা সেটা হচ্ছে e not of e not of এজ ই প্লাস এজ ই প্লাস থেকে এজ ই এজ ই এটা দেওয়া আছে হচ্ছে আপনার ধরেন যে 0.80 ভোল্ট 0.80 ভোল্ট সাথে আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে E naught of magnesium 2 plus magnesium magnesium 2 plus magnesium এইটার মানটা হচ্ছে minus eight two point seven three volt এখন আপনাকে বলছে ইএমএফ e নির্ণয় করতে ইএমএফ e আপনি বের করবেন কত খেয়াল করেন এখন আপনারা প্রশ্ন করতেই পারেন ভাই যে এখানে হচ্ছে আমাদের একটা রিয়েকশন দেওয়া আছে এবং রিয়েকশনের মধ্যে বলা আছে যে এটার কোষ বিভব আমি নির্ণয় করতে সো এই কোষ বিভব আসলে কোন কোষ বিভব এই কোষ বিভবটা কোন কোষ বিভব খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নটা আপনাদের মনে আসবে তাই না খেয়াল করেন যখন এখানে ঘনমাত্রা বলে দেওয়া না থাকবে তখন আপনারা বুঝবেন যে প্রমাণ কোষ বিভব আর যদি ঘনমাত্রা বলে দেয়া থাকে প্রশ্নের মধ্যে তখন আপনারা বুঝে নেবেন যে এটা হচ্ছে অপ্রমাণ কোষ বিভবের কথা বলছে তাহলে কি বোঝা গেল কথার মানেটা কি খেয়াল করেন কথার মানেটা হলো কোনো প্রশ্নে যখন প্রশ্নে যদি ঘনমাত্রা বলে দেয়া না থাকে ঘনমাত্রা বলে দেয়া না থাকে তখন আপনি ই e নট বের করবেন ই e নট বের করবেন ই e নটটা কি প্রমাণ হবে আর যদি প্রশ্নে ঘনমাত্রা বলে দেয়া থাকে তখন হচ্ছে আপনি অপ্রমাণ কোষের জন্য যে বিভবটা আছে অপ্রমাণ কোষের জন্য যে বিভবটা আছে E is equal to E naught minus two point three zero three RT uh, log 2.303 RT divided by NF log Q এই যে নার্সের ইকুয়েশন আছে এটা কখন ইউজ করবে ঘনমাত্রা বলে দেয়া থাকলে ঘনমাত্রা ঘনমাত্রা বলে দেয়া থাকলে এই নার্সের ইকুয়েশনের মাধ্যমে আপনি ইএমএফ e বের করবেন ইএমএফ e বা কোষ বিভক্ত আপনি বের করবেন বাট যদি প্রশ্নে ঘনমাত্রা বলে দেওয়া না থাকে তখন হচ্ছে আপনি ডিরেক্ট কি করবেন ই e নট বা প্রমাণ কোষ বিভব বের করবেন এইটা হচ্ছে আর কি একটা বেসিক কনসেপ্ট আর কি খেয়াল করেন তাহলে ইএমএফ e আমি এখানে কিভাবে বের করব ইএমএফ e মানে হচ্ছে এখানে আমি কি করব অ্যানোডের জারণ বিভবের সাথে কি করব জাস্ট ক্যাথোডের বিজারণ বিভবটা যোগ দিয়ে দিব ক্যাথোডের বিজারণ বিভবটা আমি জাস্ট যোগ করে দিব তো এখানে অ্যানোডের চারণ বিভবটা কত আপনার আগে দেখতে হবে এখানে অ্যানোড কোনটা এখানে আপনারা একটু বলেন এখানে অ্যানোড কোনটা বলেন তো দেখি অ্যানোড কোনটা অ্যানোড কোনটা একটু বলেন অ্যানোডের জারণ বিভব লেখার জন্য আপনার আগে লাগবে হচ্ছে এখানে অ্যানোড কোনটা সো আপনারা বলবেন যে এখানে অ্যানোড কোনটা অ্যানোডটা কোনটা আমাকে একটু জানাবে আচ্ছা ম্যাগনেসিয়াম আমরা জানি যেটার জারণ হয় সেটাই হচ্ছে অ্যানোড সো আগে ছিল ম্যাগনেসিয়াম জিরো এখানে হয়ে গেছে প্লাসের টু যেহেতু জারণ হয়েছে সুতরাং এটা হচ্ছে অ্যানোড এখন কথা হচ্ছে অ্যানোডের জারণ বিভব মানে কি আপনি লিখে দিবেন ম্যাগনেসিয়ামের জারণ বিভব ম্যাগনেসিয়ামের জারণ বিভব ক্যাথোডের বিজারণ বিভব হিসেবে আপনি কি লিখবেন সিলভারটা হচ্ছে এখানে ক্যাথোড সিলভারের বিজাণু বিভব সো ম্যাগনেসিয়ামের জানো বিভবটা কি আমার দেওয়া আছে নাকি নাই এইখানে ম্যাগনেসিয়ামের একটা বিভব দেওয়া আছে বাট ম্যাগনেসিয়াম প্লাসের টু থেকে ম্যাগনেসিয়াম এর বিভব দেওয়া আছে মানে বিজরণ বিভব দেওয়া আছে সো আপনার লাগবে ম্যাগনেসিয়ামের জারণ বিভব আপনি কি করবেন মাইনাসের টু পয়েন্ট সেভেন থ্রিকে প্লাসের টু পয়েন্ট সেভেন থ্রি লিখে দিবেন প্লাস হচ্ছে সিলভারের বিজরণ বিভব এখানে সিলভারের একটা বিভব দেওয়া আছে এটা কি বিজরণ বিভব কিনা চেক করি আমরা আগে ছিল সিলভার প্লাসের ওয়ান এখানে হয়ে গেছে কত জিরো সো বিজারণ হইছে সুতরাং সিলভারের বিজয়ন আপনাকে দেওয়া আছে আপনি জাস্ট এটা লিখে দিবেন জিরো পয়েন্ট এইট জিরো যেটা বের হবে যেটা বের হবে সেটাই আর কি এখানে ইএমএফ e যেটা বের হবে সেটাই কি এখানে ইএমএফ e একজন লিখছে কত আচ্ছা Ashraf Ali two point seven three আচ্ছা আমরা একটু যোগ করি যোগ করলে কি পাওয়া যায় জিরো আর থ্রি যোগ করলে এখানে থ্রি আট 4 তোমার ষোলো একদম কমে গেলে পনেরো হাতে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ভোল্টের মতো আসবে সো এই হচ্ছে ব্যাপার সেবার কি আমরা কিভাবে কোনো একটা রিয়েকশন বা কোনো একটা কোষ ডায়াগ্রাম দেওয়া থাকলে সেই কোষ ডায়াগ্রামের ইএমএফ আমরা বের করতে পারি যদি ঘনমাত্রা না বলে দেওয়া থাকে এখানে কিন্তু কোনো ঘনমাত্রা বলে দেয় নাই আর যদি আপনাকে ঘনমাত্রা বলে দিত তাহলে অবশ্যই আপনি কোন কোন সমীকরণটা ইউজ করতেন আপনি এই সমীকরণটা ইউজ করতেন ইএমএফ নির্ণয়ের জন্য এই হচ্ছে আর কি কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন ওকে ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এখন একটু খেয়াল করেন সবাই একটা ইন্টারেস্টিং কোশ্চেন ধরেন যে এখানে একটা ব্যাটারি আছে এই ব্যাটারি দিয়ে হচ্ছে মানে কারেন্ট পাস করাবো একটা তরিদ্দার আছে এইখানে একটা তরিদ্দার আছে এইটা আবার সংযুক্ত হচ্ছে এটার সাথে খেয়াল করেন একটু খেয়াল করেন ধরেন যে এইখানে একটা ব্যাটারি আছে এইখানে কিছু একটা সলিউশন আছে এইখানে কিছু একটা সলিউশন আছে এখন এই দিক দিয়ে তো মাইনাস যেহেতু সুতরাং ইলেকট্রন আসবে আসবে আসবে ইলেকট্রন এসে যখন এই দ্রবণে আসবে ধরেন যদি এইখানে ছিল হচ্ছে আপনার সোডিয়াম ক্লোরাইড কি ছিল সোডিয়াম ক্লোরাইড Na+ প্লাস ছিল Cl- ছিল এখন এই দিক দিয়ে ইলেকট্রনগুলো আসতে আসতে যখন এই প্রদীপ দ্বারা এসে জমা হবে সোডিয়াম প্লাসটা কি ওইটাকে গ্রহণ করবে আর ওই দিকে Cl- টা কি করবে ইলেকট্রন ছাড়বে কিন্তু ইলেকট্রন কি করবে ওই দিকে ছাড়বে কি সো যে ইলেকট্রনগুলো এই ক্লোরিন মাইনাস ছাড়বে সেগুলো হচ্ছে আস্তে আস্তে এই তড়িৎ দ্বারা আসবে যখন এই তড়িৎ দ্বারা আসবে ধরেন যে এই তড়িৎ দ্বারের ভিতরে এই তড়িৎ দ্বারের ভিতরে ছিল ম্যাগনেসিয়াম সালফেট বা হচ্ছে কপার সালফেট ধরেন কপার সালফেট ছিল কপার সালফেট সো যে ইলেকট্রনগুলো আবার এদিক দিয়ে আসবে সেগুলো গ্রহণ করবে হচ্ছে কপার আর ওইদিকে সালফেট যেটা ছিল বা আপনার দ্রবণে অন্যান্য অ্যানায়ন কি করবে ওইদিকে আবার ইলেকট্রন ছেড়ে দিবে যে ইলেকট্রনগুলো আস্তে আস্তে ব্যাটারিতে ফিরে যাবে এখন দেখেন আপনার কাছে কোশ্চেনটা করছে হচ্ছে কোশ্চেনটা যেটা করছে সেটা হচ্ছে বলা আছে যে ছিয়ানব্বই হাজার পাঁচশো কলম চার্জ প্রোভাইড করবে সোডিয়াম এর চাইতে কত কপার সঞ্চিত হবে সঞ্চিত হবে খেয়াল করেন হ্যাঁ আজ আজকে হচ্ছে লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের খেয়াল করেন আপনাকে বলছে আপনি ছিয়ানব্বই হাজার পাঁচশো কলম চার্জ প্রোভাইড করছেন এখন প্রোভাইড করার পরে এইখানে তো সোডিয়াম জমা হবে খুব ভালোভাবে বুঝতে পারতেছেন কেন কারণ এই দিকটায় যেহেতু ইলেকট্রন আসতেছে সোডিয়াম প্লাস্টিক কি করবে এই থাকা ইলেকট্রনগুলোকে গ্রহণ করে সোডিয়াম গ্লাসটা কি করবে ইলেকট্রনগুলোকে গ্রহণ করে সোডিয়ামে পরিণত হবে আবার এইদিকে সিএল মাইনাসটা কি করবে ইলেকট্রনগুলো ছাড়বে কোন তড়িৎ এই তড়িৎ দ্বারে ছাড়বে সো এই ইলেকট্রনগুলো এদিকে আস্তে আস্তে এখানে আসবে যখন এই তড়িৎ আসবে ওইদিকে কপার টু প্লাস যেহেতু আছে এই দ্রবণে যেহেতু কপার টু প্লাস আছে ও কি করবে এই ইলেকট্রনগুলোকে গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে এখন আপনাকে বলছে যে আপনি ছিয়ানব্বই হাজার পাঁচশো গ্রাম চার্জ দিচ্ছেন সোডিয়ামের চাইতে কত গুণ বেশি কপার সঞ্চিত হবে এটা আর কি আপনাকে জিজ্ঞেস করছে বা কত গুণ কপার সঞ্চিত হবে এখন আপনাকে প্রথমে বের করতে হবে সোডিয়ামের সঞ্চিত ভর কি বের করতে হবে প্রথমে সোডিয়ামের সঞ্চিত ভর সবাই একটু মাথায় রাখবেন সোডিয়ামের সঞ্চিত ভর বা যে কোনো জিনিসের সঞ্চিত ভর আপনাকে যখনই বলবে কোনো কিছু সঞ্চিত ভর সঞ্চিত ভর মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে সঞ্চিত ভর অবশ্যই তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে সঞ্চিত ভর ডাব্লিউ ইজ ইকুয়াল টু এই কথাটা মাথায় রাখবেন এটা হচ্ছে আপনাদের অবজেক্টিভেও খুব কাজে লাগবে বা এমসিকিউ গুলোতে খুবই কাজে লাগবে খেয়াল করেন আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে M divided by N into 96500 into হচ্ছে কিউ এইটুকু আপনি লিখে দিবেন আর কি সঞ্চিত ভর সঞ্চিত ভর হিসেবে এটা লিখে দিবেন সো খেয়াল করেন এখানে সোডিয়ামের সঞ্চিত ভর কত হবে আপনি যদি নির্ণয় করতে চান M divided by N into 96500 into হচ্ছে কিউ সো এখানে এম মানে কি এম মানে হচ্ছে মোলার ভর কার মোলার ভর এখানে আছে হচ্ছে সোডিয়াম সোডিয়ামের জন্য আপনি নির্ণয় করতেছেন সো সোডিয়ামের ক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু আমরা জানি 23 23 এর মতো হয় কিন্তু এখানে কি আছে কিউ কিউ মানে কত এখানে যতটুকু চার্জ প্রোভাইড করছে 96500 ডিভাইডেড বাই এম এখানে এম কত আমরা জানি এম মানে হচ্ছে কোন একটা রিঅ্যাকশন করার সময় এম মানে হচ্ছে কোন একটা রিঅ্যাকশন করার সময় কতটা ইলেকট্রন আদান প্রদান করবে এখানে কার এন নির্ণয় করতেছেন সোডিয়ামের জন্য এন এর মান আপনি নির্ণয় করতেছেন সো সোডিয়াম কি করছে সোডিয়াম এই যে এই রিঅ্যাকশনটা করছে এই রিঅ্যাকশন করার জন্য ও কয়টা ইলেকট্রন আদান প্রদান করছে একটা ইলেকট্রন সো 1 ইনটু 96500 96500 কাটাকাটি করে কি হবে 23 গ্রাম হবে এই হচ্ছে সোডিয়ামের সঞ্চিত ভর এখন আপনি যদি কপারের সঞ্চিত ভর নির্ণয় করেন কপারের সঞ্চিত ভর W ইকুয়াল টু একইভাবে m divided by n into 96500 তো কপারের ক্ষেত্রে এম বা মোলার ভর কপারের এম বা মোলার ভর কত পঁয়ষট্টি দশমিক পাঁচের মতো হয়তো হয় আর কি ডিভাইডেড বাই এন এন মানে কি আমরা সবাই জানি এন মানে হচ্ছে এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান করলো তো দেখেন কপার এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান করছে দুইটা ইনটু হচ্ছে ইনটু হচ্ছে সাথে আছে ছিয়ানব্বই হাজার পাঁচশো লিখে দিলেন আপনি ছিয়ানব্বই হাজার পাঁচশো সাথে কি আছে সাথে আবার আছে কিউ এখানে কিউ কতটুকু প্রোভাইড করছে 96500 96500 পাঁচশো ছিয়ানব্বই কাটাকাটি চলে গিয়ে থাকবে কত থাকবে হচ্ছে এখানে 60 মানে 30 সাত হচ্ছে 32.75 এর সাত মতো থাকবে এরকম এত সো এই কোশ্চেনটা আপনাকে এই কোশ্চেনটা আপনাকে দেখবেন হাজার এই স্যারের বইয়ে হচ্ছে একটু মানে সংক্ষেপে লিখে দিছে আর কি সংক্ষেপে বলতে জাস্ট চিত্র টিত্র দেয় নাই শুধু কথায় লিখে দিছে যে কারণে হচ্ছে এই পিকচারটা বুঝতে সমস্যা হয় এরকম একটা কোশ্চেন আছে যেটা পিকচার ছেলেমেয়েদের বুঝতে সমস্যা হয় যে ভাই এইরকম কিভাবে হয় আমরা তো শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণ দেখছি একটা কোষের জন্য কিরকম একটা কোষের জন্য আমরা দেখছি আমরা দেখছি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ হয় একটা কোষ থাকে এইখানে একটা তড়িৎদ্বার এখানে একটা তড়িৎদ্বার থাকে ব্যাটারি থাকে এরকম একটা কোষে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা সাধারণত ইয়াটা নির্ণয় করে থাকি আর কি তড়িৎ বিশ্লেষণটা করে থাকি বাট এই যে আপনার হাজারি স্যারের একটা প্রবলেম আছে যেখানে হচ্ছে এরকম দুইটা দুইটা কোষ দেওয়া আছে এবং দুইটা কোষ হচ্ছে ব্যাটারি দিয়ে কানেক্ট করা ব্যাটারির এই মাথা বা মাইনাস মাথাটা যুক্ত হচ্ছে এই দিকের সাথে আর প্লাস মাথাটা যুক্ত হচ্ছে ওই দিকের সাথে সো এই জিনিসটাকে হচ্ছে ভাষায় লেখা একটু কমপ্লেক্স করে আর কি সো এইটা আশা করি যদি বুঝেন মোটামুটি হাজারি স্যারের বইয়ের আর কোনো প্রবলেম আপনাদের কনফিউশন হবে না তো এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট টপিকটা হুম এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা ছিল সেটা হচ্ছে এডিটকে যেই সূত্রটা আমরা পড়াইলাম M divided by N into ছিয়ানব্বই হাজার পার্সেন্টে কিউ এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই টাইপের সূত্র দিয়ে বা এই টাইপ রিলেটেড যে টপিকগুলো আছে সেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসে থাকে আর কি আর প্রথমে যেগুলো পড়াইছিলাম একদম তুল্য পরিবাহিতা মোলার পরিবাহিতা তারপর হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা ওইগুলো থেকে কোশ্চেন আসে না বললেই চলে এমনকি অ্যাডমিশনের কোশ্চেন এসে থাকে না বাট ওই টপিকটা কেন জানি দিছে আপনাদেরকে জানি না ওইগুলো হচ্ছে বুঝতে আসলে বলে একটু সমস্যা হয় কিন্তু ওই টপিক থেকে তেমন কোনো কোশ্চেন আসবে না সো ওই টপিক নিয়ে হচ্ছে আপনারা খুব বেশি প্যারা নিয়েন না আসল টপিক হচ্ছে এই যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সঞ্চিত ভর এবং হচ্ছে সাথে যেটা সাথে হচ্ছে এই যে নার্সের ইকুয়েশন যেটা পড়াইলাম নার্সের সমীকরণ যেটা পড়াইলাম সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা ভালোভাবে পড়বেন এই রিলেটেড ম্যাথগুলো করবেন এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই রিলেটেড সবগুলো জিনিসপত্র করে নেবেন সো এই আর কি স্যার নেক্সট কোন অধ্যায় করবেন আর তো নেক্সট কোন অধ্যায় নাই এরপর পরিমাণগত রসায়ন যোগ রসায়ন দুটো হচ্ছে হাসান নাম ভাই নেবেন সো এই আর কি ব্যাপার সো আজকের কাজ ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ